থেকে না কোত্থেকে একটা মেয়ে এসে আমার একদম কাজের লোকের মতো কাটাইতেছে কিছু করার নেই আপনার ওই মেয়ের আসল উদ্দেশ্য না জানা পর্যন্ত তোমার পরিচয় একটু গোপনই রাখতে হবে আচ্ছা এই মেয়ে যদি আমাদের বাড়িতে এক বছর থাকে তাই বলে কি আমি সারা বছর কাজের ছেলে সেজে থাকবো আমার একমাত্র ছেলে কলুর বলদের মতো খাটিয়ে মারছে মেয়েটা আহা তোমরা একটু শান্ত হও এই মেয়ের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা কিন্তু এখনো কিছু জানি না আমাদের একটু ভুলের কারণে আমাদের পুরো প্ল্যান কিন্তু ভেস্তে যাবে রাখো তোমার পরিকল্পনা এই কয়দিনে আমার ছেলেটার চেহারা কি হয়েছে দেখেছো ছেলের জন্য এত আদিক খেতা করো না এমনিতে তো তোমার ছেলের চেহারা খুব একটা ভালো না ওর দিকে তাকালে তো মনে হয় যে রাস্তাতে যে খায় না ওগুলোর মতো দেখতে হয়েছে না বাবা এসব কি বলতেছে আমার সম্পর্কে হ্যাঁ যা বলেছি ভালোই বলেছি মাঝে মধ্যে তো মনে হয় এই মেয়ে বাসায় এসে ঠিক কাজটি করেছে এই মেয়ের ঠেলায় পড়ে তোমার ছেলে এখন তো টুকটাক সংসারের কাজ করা শুরু করেছে কোথাকার কোন মেয়ের জন্য তুমি আমার ছেলেকে অপমান করছো আমার সত্যি করে বলো তো আমি কি তোমাদের আপন ছেলে নাকি কোনো এতিমখানা থেকে আমাকে দত্তক এনেছো হ্যাঁ নিজের ছেলের সাথে কেউ এরকম করে <laughs> দত্তক যদি আনতাম তাহলে তোমার থেকে ভালো একটা ছেলেকে দত্তক নিয়ে আসতাম তুমি আমার আপন ছেলে আমার ইচ্ছে করছে ওই নকল বউকে ঝাঁটা পিটা করে বের করে দিই দেখো তুমি মানো আর নাই মানো ওই মেয়ে তো নিজের মুখে বলেছে ও তোমার বউ মানে চৌধুরী বাড়ির বউ দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক কি অবস্থা একবারে যত্নের অভাবে মরেই যাচ্ছে এই সেক্রেটারি সেক্রেটারি খাওয়ার ঘুম বাদে কোনো কাজ দেখি না আমার আবার কিসের কাজ গাছগুলোর অবস্থা দেখেছো যত্নের অভাবে গাছগুলোর মরার মতো অবস্থা যাও এখনই যে নিরানি এনে গাছগুলোকে পরিষ্কার করে দাও আর মাটিগুলোও আগলা করে দিও আচ্ছা ঠিক আছে আর শোনো গাছে পানিও দিও হ্যাঁ ঠিক আছে এক সপ্তাহের মধ্যে যদি গাছে ফুল না ফোটে আমার হাজবেন্ড আদনানকে রিপোর্ট করে তোমার চাকরি খতম করে দিবে আমার রিপোর্ট আমার কাছে করবে আবার আমারই চাকরি কত সেক্রেটারি সেক্রেটারি আমাকে ডেকেছেন হ্যাঁ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে মেডিসিন খেয়েছি তাতেও কোনো কাজ হচ্ছে না মাথাটা মাসাজ করানো দরকার আমি পারবো না কি এত বড় কথা চৌধুরী বাড়ির বইয়ের মুখের উপরে জবাব আমি এখনই আপনাকে ফোন করে সবকিছু জানাচ্ছি বুঝলাম আমাকে ফোন করে আমার ব্যাপারে বিচার দিল এই বিড়বিড় করে কি বলছো না না ম্যাডাম কিছু না আমার মাথাটা মাসাজ করা দরকার মাথাটা মাসাজ করে দাও ম্যাডাম আমি সেক্রেটারি হতে পারি কিন্তু পর্নারি গায়ে আমি হাত দিতে পারি না আমি শেফালিকে পাঠিয়ে দিচ্ছি আপনাকে মেসেজ করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আর শোনো এই সংসারে শুয়ে বসে থাকা চলবে না কাজ করে খেতে হবে এই কথাটা তুমি মনে রেখো যাও आज हो সবটুকু চাস একই স্বভাব হলো আমার এই মন শুধু তোকেই চায় অসময় অকারণে ছুটে যাই তোর আবছায় ছেড়ে দিতে পারিস তোর মনের বাড়িটা আমার সব ভালোবাসার দামে জেনে নিতে পারিস এই বুকের যায় তোর যত মন খারাপের মানে ভাইজান আপনি সব কি করতেছেন কপাল রে কপাল শেফালি জামাই সাজতে গিয়ে এখন ঘরের সব কাজ আমারই করতে হচ্ছে দেন দেন আমার কাছে দেন আমি কইরা দিতাছি আরে দূর মাথা খারাপ নাকি এমনি একটা সহজ কাজ পাইছি ওই ডাইনিটা যদি আবার এসে দেখে তাহলে এর থেকে কঠিন কাজ ধরাই দিয়ে চলে যাবে একদিক দিয়ে অবশ্য আপনার উপকারই হয়েছে আমার উপকার হয়েছে আচ্ছা কিরকম স্বামী হওয়ার আগে স্বামী ট্রেনিং পাইয়া যাইতাছেন স্বামী হলে কি মানুষ এসব কাজ করে নাকি আপনার তো বউ সম্পর্কে কোনো ধারণাই নেই বিয়ার পর পুরুষ মানুষের অবস্থা এর থেকেও খারাপ হয় এইসব তো কিছুই না যদিও মিথ্যে বউ সেজে এসেছে কিন্তু আমাদের কিন্তু অনেক কাজ হয়েছে তোমার ছেলেটাকে কিরকম দৌড়ের উপরে রেখেছে শুধু একবার ওর আসল পরিচয়টা জানতে দাও আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়ব আমি কিন্তু চাই মেয়েটা এভাবে এই বাড়িতেই থাকুক অন্তত তোমার আনকন্ট্রোল ছেলেকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে আচ্ছা তোমার নিজের ছেলের উপর তোমার এত রাগ কেন বলো তো রাগ না ভালোবাসা ও তো আমারই সন্তান আমিও চাই আমাদের সন্তান নিজের পায়ে দাঁড়াক কাজ করুক নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানুক তাই বলে আমার ছেলে বাড়ির চাকর বাকরের কাজ করবে হাব ছোট হোক বড় হোক কাজ কাজে কাজ যদি কেউ না করে তাহলে অর্থ মানে টাকা পয়সার মূল্য কেউ বোঝে না আচ্ছা শোনো আমাদের আদনানের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে খেয়াল করে দেখেছো সেজন্যই তো বলছি তোমার এরকম উড়নচণ্ডী ছেলের জন্য এরকম একটা জাদরেল মেয়েই দরকার সারা জীবন কন্ট্রোল করে রাখতে পারবে তোমরা পুরুষরা ভাবো মেয়েরা শুধু তোমাদের কন্ট্রোলই করে যত সারা দিন তোমাকে মোবাইলে কথা বলা ছাড়া আর কিছুই করতে দেখি না একটা ছেলে মানুষ এত অলস কিভাবে হয় তা আমি আর কি করব সারা জীবন কি সেক্রেটারি হয়ে থাকবে না নিজের ইচ্ছে ভালো কিছু করবে আমারও তো কাজ টাজ করার ইচ্ছা নেই আমি সেক্রেটারি হয়েও ভালো আছি খুশি আছি তা থাকবে কেন অবশ্য পড়াশোনা জানলে তো তুমি চাকরিই করতে আপনি না জানা কথা বলবেন না আমি লেখাপড়া জানা গ্রাজুয়েট বাহ তা কদ্দুর লেখাপড়া করেছো তুমি আমি এমবিএ কমপ্লিট করছি চাপাবাজি অন্য কারোর সাথে যেয়ে করো আমার সাথে তুমি চাপাবাজি করো না দেখেন আমি মোটেও চাপা মারছি না ও তাহলে হয়তো তুমি নকল করে পাশ করেছো What do নকল করতে যাবো কোন দুঃখে আমার কি মেধা খারাপ নকল না করলে কেউ এমপিএ পাশ করে বেকার থাকে দেখেন আমার চাকরি করার একদমই ইচ্ছা নেই আগামীকাল সকাল সকাল রেডি হয়ে আমার সাথে যাবে কোথায় এত প্রশ্ন কেন করো গেলেই তো দেখতে পাবে অর্থাৎ আমার অফিসে কোনো প্রয়োজন বাবা একটা কাজে এসেছি কি কাজ বলো বৌমা এই যে সেক্রেটারি ঘরে কোনো কাজকর্ম না করে সারা দিন শুয়ে বসে থাকে এগুলো কি দেখতে ভালো লাগে তুমি শুধু একবার বলো বৌমা আমি ওকে সেক্রেটারি পদ থেকে বরখাস্ত করে দিচ্ছি ঠিকই বলেছেন বাবা একে সেক্রেটারির পদ থেকে বাদ দিয়ে আপনার অফিসে একটা চাকরি দিয়ে দেন আমার অফিসে ও হ্যাঁ আমার অফিসে একটা পিয়নের পদ খালি আছে তুমি বললে কি আমি করব পিয়নের চাকরি আমার সাথে কি পিয়নের চাকরি যায় এটা অফিস এখানে চাকরি করতে হলে চেহারা না যোগ্যতার প্রয়োজন হয় বাবা যোগ্যতা আছে আপনারা তো জানেন না এই ছেলে এমবিএ পাস তাই নাকি আমি তো তো জানতাম না আমি তো ওর হাব ভাব দেখে বুঝেছিলাম টেনে টুনে হয়তো ফাইভ পাস হবে এরকম না না বাবা এই ছেলে আসলেই এমবিএ পাস তাই তাহলে একটা সুযোগ অবশ্য আছে আমার অফিসে সিনিয়র ম্যানেজারের একটা পোস্ট খালি আছে তুমি যদি বলো ওকে ওই পোস্টে চাকরি দিতে পারি বাবা তাহলে তো খুবই ভালো হয় ঠিক আছে বাবা তোমার অনুরোধে আমি ওকে চাকরি দিচ্ছি তা না হলে তো এই ছেলের আমার এখানে পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না ঠিক আছে বাবা তাহলে এখন আমি আসি ঠিক আছে সাবধান বাবা তুমি আমার মেয়ের সামনে আমাকে কি বললো আমার পিয়ন হওয়ার যোগ্যতা নাই ঠিকই তো বলেছি এম বিএ পাশ করে দু বছর ধরে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ তোমাকে কতবার বলেছি আমার অফিসে একটা সিনিয়র ম্যানেজারের পোস্ট খালি আছে তুমি সেখানে জয়েন করো আমার কথা তো তখন শুনলে না এখন তো ঠিকই শুনলে কে বলছো শুই অফিসে তো আসলামই তোমার সামনে বসে আছি এসেছো এমনি এমনি তো আর আসনি ঠেলায় পড়ে এসেছো যাই হোক কালকে তোমার জয়েনিং সময় মতো অফিসে চলে আসবে আচ্ছা ঠিক আছে বাবা হুম অফিসে এসব বাপ ছেলে চলবে না আমি বস আমি তোমার স্যার আমাকে স্যার বলে সম্বোধন করবে যে যাই বলুন এই মেয়েটা আমার ছেলেকে সঠিক পথে নিয়ে এসেছে আমি এত বছরে যা পারিনি এই মেয়েটা এসে কয়েকদিনের মধ্যে তাই করে দিল ভেরি গুড আমার না তুই আমার গরম বাতে ছাই দিছ তরে আমি ছাড়ম না তরে খুঁজে আমি বাইরি করুন ভাই এক চা দেন তো ওই ভাই এই মেয়েটা ছিল নাকি দেখো তো আমার না তোরা এলাকায় দেখছি নিশ্চয়ই তুই এলাকায় আসিস তোরা আমি ঠিকই খুঁজে পাই ভাই এলান আপনি কি করছো এই তো আপা রান্নার আয়োজন করতেছি আপা না আজকে থেকে আমাকে ভাবি বলে রাখবে আচ্ছা ভাবি আচ্ছা তোমার আজকে ছুটি আজকে আমিই রান্না করব সর্বনাশ খালাম্মা জানলে আমারে মাইরেই ফালাইব আম্মা জানবে কেন তাছাড়া আমি আমার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে চাই আচ্ছা ভাবি কোনো কিছু দরকার হলে আমার ডাইকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আজকাল রান্নার কোর্স স্টার্ট করছিস নাকি কেন না মানে তোর রান্না তো আসলে মুখেই দেওয়া যেত না কিন্তু আজকে তোর রান্না এত ভালো কিভাবে হুম ঠিকই বলেছিস আজকের খাবার যেটাই মুখে দিচ্ছি একেবারে অমৃতের মতো লাগছে তাহলে তো শেফ আলীর বেতন সামনের মাস থেকে এক হাজার টাকা বাড়িয়ে দিতে হবে আজকের রান্না কিন্তু আমি করিনি তাহলে কে করেছে আজকে রান্না তামান্না ভাবেই করছে আজকে আপনি রান্না করছেন সারাদিন ঘরে শুয়ে বসে থাকি তো তাই ভাবলাম আমি একটু রান্না করি না না না না কাজটা তুমি মোটেও ঠিক করনি কেন বাবা এই যে আজকে তুমি এরকম সুস্বাদু রান্না রেখেছো খেয়ে তো ভালোই লাগলো এখন তো প্রতিদিন এগুলোই খেতে মন চাইবে সবচেয়ে বেশি ক্ষতি তো তাহলে আমার হইল কেন তোর ক্ষতি হবে কেন আমার রান্না তো আর মতো জীবনও হইব না সারা জীবন আমার খোটা শূন্য যাইতে হইব একটা উপায় অবশ্য আছে এখন থেকে উনি মাঝে মাঝে রান্না করবেন আর তুই ওনার কাছ থেকে শিখে নিবি আর এই সুযোগে আমরাও ভালো এবং স্বাদের কিছু খাবার খেতে পারবো বাবা আমি যতদিন আছি আমি আপনাকে রান্না করে খাওয়াবো মানে কি তুমি কি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো নাকি ইয়ে মানে না কথাটা সেভাবে বলিনি মাঝে মাঝে নিজের বাড়িতে বেড়াতে যাব সেই জন্য বলেছি আচ্ছা আমরা সব সিরিয়াস কথা বাদ দিই অনেকদিন পরে আমি একটু মজার খাবার খাচ্ছি এই আমাকে একটু ভাত দাও শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক ম্যাডাম হ্যাঁ জি বলুন দেখো তো কেমন লাগছে ডাইনির মতো লাগছে কি ডাইনির মতো না না ডাইনি কখন বললাম আমি তো বললাম ডায়ানার মতো লাগছে প্রিন্সেস ডায়ানা আচ্ছা তাহলে ঠিক আছে শুধু এই কথা জিজ্ঞেস করার জন্য কি আমাকে ডেকেছে না আসল কথা বলতেই তো ভুলে গিয়েছি যাও তুমি রেডি হয়ে আসো রেডি হব কেন ম্যাডাম আমি তো ঢাকার রাস্তাঘাট কিছুই চিনি না তাই তোমাকে আমার সাথে যেতে হবে কোথায় যাবেন আদনানির সাথে দেখা করতে আমার সাথে তোমাকে তো যাবে না আমি জানি না এই বিড়বিড় করে কি বলছেন না মানে আদনান স্যার সাথে দেখা করতে যাবেন কেন মানে আরে এই দেখো আমি নতুন বিয়ে করা একটা মেয়ে আমি আমার স্বামীর সাথে দেখা করতে যাব না কিন্তু ম্যাডাম আদনান স্যার তো কাউকে কিছু না বলে পালিয়ে গেছে তাকে আপনি কিভাবে পাবেন বাড়ির কেউ না জানলেও আমি জানি আদনান কোথায় আছে তাই আদনানের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছি ম্যাডাম আদনান স্যারের সাথে দেখা করার জন্য বাইরে যেতে হবে কেন আপনি আদনান স্যারকে বাড়িতে নিয়ে আসেন ঝামেলা আছে আমার শ্বশুর শাশুড়ি তো এখনও রেগে আছে বাসার পরিস্থিতি ঠান্ডা হলে তারপর আপনাকে আসতে বলবো ও ও তাহলে আর কি করার আসলে অনেক দিন ধরে আপনার স্যারকে দেখি না চলেন বাইরে যাই আপনার সাথে আমিও আপনার স্যারকে একটু নিজের চোখেই দেখে আসি তাহলে ঠিক আছে রেডি হয়ে আসেন ম্যাডাম আমার তো আসলে এই রুমে রেডি হইতে হবে আপনি বরং ড্রয়িং রুমে একটু ওয়েট করেন আমি রেডি হয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে দেখেন ম্যাডাম কিছু হয়েছে এনি প্রবলেম এইসব ড্রেস পরে কেউ কি বাইরে যায় ড্রেস তো ম্যাম ঠিকই আছে ড্রেস আবার কি হয়েছে আপনি একবার নিজেকে ভালো করে দেখেন আর আমাকে দেখেন শাড়ি পরা সুন্দরী একটা মেয়ের পাশে আপনাকে কেমন লাগছে মানুষ দেখলে ভাববে এক পাশে মানুষ আরেক পাশে বানর যাচ্ছে বিশ্বাস করেন ম্যাডাম আপনাকে মোটেও বানরের মতো লাগছে না আমি আপনাকে বলেছি বানরের মতো লাগছে ও আচ্ছা আমি আসলে সেটা বুঝতে পারিনি সরি যান ড্রেস চেঞ্জ করে ভালো শার্ট প্যান্ট পরে আসেন ম্যাডাম আপনি তো আদনান স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন না ওনাকে ভালো জামা কাপড় পরে আসতে বলেন আপনি ড্রেস পরে আসবেন নাকি আমি আমার হাজব্যান্ডের কাছে কমপ্লেন করবো আপনার নামে ওকে ম্যাডাম আপনাকে ফোন করতে হবে না কমপ্লেনও করতে হবে না আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি চেঞ্জ করে আসতেছি ভাবলাম চেঞ্জ uh, করে আসবো না না চেঞ্জ করতে হবে না এখন ভালো লাগছে খুবই স্মার্ট লাগছে <laughs> ঠিক আছে চলো আপনি এই পর্যন্ত কম হলো পাঁচ ঠোঙ্গা বাদাম খাইছেন আমরা কি এখানে বাদাম খাইতে আসছি আপনি আমাকে ঝাড়ি দিয়ে কথা বলছেন দেখেন ম্যাডাম দুই ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি আমরা এখানে কেন বসে আছি একটু বলবেন প্লিজ কতবার বলবো আপনাদের সাথে দেখা করতে আসছি উনি কোথায় যদি ওনার সাথে আপনার দেখা করতে হয় উনি কোথায় এখন জানি না অজব কথা আপনার হাজবেন্ড আর আপনি জানেন না উনি কোথায় আচ্ছা শুনেন বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি ঢাকার রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না তাই ভাবলাম আপনাকে নিয়ে বের হই আসল কথা হচ্ছে এটা আগে বলেননি কেন হ্যাঁ মূল ঘটনা এটাই এখন ঘোরাঘুরি শেষ চলেন এখন বাসায় চলে যাই আপনি কানটা খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে মানে আমার শারীরিক কুচি খুলে গেছে কুচি খুলে গেছে তা আমি কি করব আপনি একটু হেল্প করেন দেখেন আমি কিভাবে হেল্প করতে পারি আপনি শারীরিক কুচিটা নিজ দিয়ে ধরেন আমি সেট করে নিচ্ছি দেখেন ম্যাডাম কিট্টু দিতে পারি না বলে লুঙ্গি পরি না আর আপনি আসছেন শারীরিক কুচি ঠিক করাবেন আমাকে দিয়ে আপনি কি মানুষ নাকি বলো একদম ঝাই দিয়ে কথা বলবেন না আমার সাথে আচ্ছা ঠিক আছে ঝাড়ি দিচ্ছি না প্লিজ আপনি যদি হেল্প না করেন আমি একদমই হাঁটতে পারবো না আচ্ছা ঠিক আছে দেখছি স্বপ্নে উড়াই হাওয়ার ভেলায় ইচ্ছে ঘুরির কল্পনাতে ডুবি আমি তোর মাঝে তোর ইশারার দুষ্টুমিতে তুই শুধু আমার থাকিস দিন রাত সারা বেলাতে তোর যত ইচ্ছে আছে সাজিয়ে দেব আবির সাজে তুই শুধু আমার হয় রাঙিয়ে দিস জীবনটাকে স্পর্শ মেলে ছুঁই তোকে স্বপ্নে উড়াই হাওয়ার বেলা ইচ্ছা ঘুরির কল্পনাতে Olá, গ্রিন কফিটা নিয়ে আসুন কেমন চলছে তোমার কাজকর্ম বাবা ফাইলপত্রের আগামাথা তো কিছুই বুঝতেছে না দেখলে তো পুঁথিগত বিদ্যা আর বাস্তব জীবন এক না দুপাতা মুখস্থ করে সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু ব্যবসা বাণিজ্য খুব কঠিন জিনিস বাবা ইটস ওকে মাই সান আমি এই প্রতিষ্ঠানকে অনেক কষ্ট করে ধীরে ধীরে দাঁড় করিয়েছি একদিনে তো এই প্রতিষ্ঠানে তো বড় হয়ে যায়নি তুমিও কাজ করতে থাকো সব শিখে যাবে বাবা কাজ করতে গিয়ে যখন যেখানে যে কোনো সমস্যা মনে হবে আমাকে সাথে সাথে বলবে আমি তোমাকে তা শিখিয়ে দেব বাবা একটা কথা মনে রাখবে বাবা একদিন এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে বাবা আমি কি পারব অবশ্যই পারবে দায়িত্ব আর ধৈর্য মানুষকে সব পরিস্থিতি মোকাবিলা করতে শেখায় ধৈর্য ধরে কাজ করতে থাকো দেখবে একদিন সবকিছু তোমার কাছে খুব সহজ মনে হবে ওকে তুমি তাহলে তোমার ডেস্কে যাও কাজ করো ঠিক আচ্ছা। তোমার ছেলের মধ্যে যে একটা পরিবর্তন এসেছে খেয়াল করেছ কিরকম এই যে আমরা হাজারবার চেষ্টা করেও ওকে কোনো রকম কাজে কর্মে মন বসাতে পারিনি আর এখন দেখো নিজে থেকেই প্রতিদিন অফিসে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে আল্লাহর অশেষ মেহরবানি আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে তা তো অবশ্যই তবে সুবুদ্ধি কিন্তু এমনি এমনি আসেনি এর একটা কারণ হচ্ছে ওই তামান্না নামের মেয়েটা মাঝে মাঝে মনে হয় মেয়েটা যদি প্রতারক না হতো তাহলে আমি সত্যি সত্যি ওরে ছেলে বউ করে রেখে দিতাম প্রতারক বললেও ভুল হবে আমি না মেয়েটার মতিগতি বুঝতে পারছি না অনেক দিন তো হয়ে গেল এখন পর্যন্ত কোনো চক্রান্ত বা খারাপ কিছু করতে দেখিনি আমার না তামান্না মেয়েটার জন্য খুব মায়া লাগে সত্যি সত্যি যদি সারা জীবনের জন্য রেখে দিতে পারতাম আমারও তাই মনে হয় কিন্তু ওর আসল উদ্দেশ্য কি সেটা আগে জানতেই হবে সময় আসলে বলে দিবে মেয়েটা ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি দা পাওনাদার তো বাড়িতে আসছেন কেন অফিসে যান সেখান থেকে আপনার দেনা পাওনা কি আছে পরিশোধ করে দেবেন টাকা পয়সার কথা কখন বললাম ভাই জান আমি আসছি আপনার বাড়িতে আমার ভাগ্নি আছে আমার ভাগ্নিটাকে ফেরত দিয়ে দেন আমি লয়ে সহজ আছে আপনার ভাগ্নি মানে কে আপনার ভাগ্নি আমি তামান্নার মামা এত কথা না বাড়ে তামান্নারা ডাকেন এই অনেক কষ্ট করে আপনাকে এই বাড়ির ঠিকানা পাইছি তামান্না তামান্না এদিকে আসো বাবা আমাকে ডেকেছেন হ্যাঁ দেখো তো তুমি ওনাকে চেনো কিনা মামা আপনি আপনি এবারে ঠিকানা কিভাবে পেলেন দুনিয়াটা অনেক ছোট আমার তার উপর আমি মানুষটা ভালো না মতলব ব্যাপারে চোখে ফাঁকি দেওয়া এত সহজ এত কথা না বলে তোমার কাপড় চোপড় যা আছে নিয়ে তাড়াতাড়ি আসো আজকে বিকালে যেত আমি আপনার সাথে যাব না আম্মা যান আপনি মা না হলে তো হইব না আমি তবির জোয়ারদারে কথা দিছি তার সাথে তোমার বিয়ে হইব এখন আসেন আপনাকে ছাড়া তো আমি যাবো না চাইলেই তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না উনি এখন এই চৌধুরী বাড়ি আমার কাজে বাধা দিলে পরিণাম ভালো হবে না ওকে কোনো প্রবলেম নেই একটা কাজ করি থানায় খবর দিই পুলিশ এসে আপনাকে দেখে নেবে থানায় নিয়ে যাবে কাজটা আপনারা ভালো করলেন না আরে জানতো কোথাকার কোন আবুল বাবুল এসে আমার বাড়ি থেকে আমার ছেলের বউকে নিয়ে যাবে সেটাকে আমি হতে দেবো নাকি আমিও দেখে নেব হ্যাঁ হ্যাঁ যান যান প্লিজ যান দেখে নিন দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক বলো এখন তুমি তোমার আসল ঘটনা বলো কিসের ঘটনা বাবা কিসের ঘটনা তোমার নাম কি কোথায় থাকো তোমার পরিচয় কি আমাদের বাড়িতে এসেছো কোন উদ্দেশ্যে তাই বলো আমি তো আপনার ছেলে আদনানের ওয়াইফ আপনাদের বৌমা সেটা তো আমরা আগের থেকেই জানি যে তুমি আদনানের বউ না সত্যি করে বলো তুমি কে তা না হলে কিন্তু আমরা তোমাকে পুলিশে দেব প্লিজ আমাকে পুলিশে দিবেন না আমি কোনো অপরাধী না তাহলে আমাদের পরিবারে এসে আমার ছেলের বউ সেজে তুমি কেন গা ঢাকা দিয়েছ তুমি আমাদের কি ক্ষতি করতে চাও তোমার এই বাড়িতে আসার উদ্দেশ্য কি বিশ্বাস করেন আমি আপনাদের কাউকেই চিনি না আমি শুধু আমার মামার হাত থেকে বাঁচার জন্য কয়েকটা দিন পালিয়ে থাকতে চেয়েছিলাম আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি মানে এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নেই আমি আমার মামার পরিবারে মানুষ হয়েছি আমার মামা টাকার লোভে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইল তখন আমি ঢাকায় পালিয়ে চলে আসি ঢাকায় আসার পর আমার থাকার কোনো জায়গা ছিল না তাহলে বাড়ির ঠিকানা আপনি কিভাবে পেলেন আর আদনানকে আপনি কিভাবে চেনেন আদনানকে আমি নিজেই জানি না চায়ের দোকানে দুজন লোকের কথা শুনে জানতে পারি এই বাড়ির ছেলে আদনান রাগ করে বাড়ি থেকে চলে গেছে ভাবলাম এই সুযোগে কয়েকটা দিন তার বউ সেজে আমি এই বাড়িতে ঘা ডাকা দিয়ে থাকতে পারবো তাই আদনানের বউ সেজে এই বাড়িতে সোজা আস্তানা গাড়ছেন না বিশ্বাস করেন আমি কয়েকটা দিন থাকার জন্য এত কিছু করেছি আপনাদের কোনো ক্ষতি করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার ছিল না আমি অসহায় একটা মেয়ে তাই বলে আপনারা আমাকে খারাপ মেয়ে ভাববেন না ক্ষতি যা করার তা তো করেই ফেলেছ মানে মানে আমাদের পরিবার পরিজনের সবাই জানে আদনান বিয়ে করেছে আর অনেকে তো তোমাকে নিজের চোখেই দেখে গেছে এখন হুট করে যদি সত্যটা বলি তাহলে তো আমাদের সম্মানহানি হবে দোষ যেহেতু আমার আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নেব অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে আর তোমার শাস্তি একটাই তুমি আমার ছেলে আদনানকে সত্যি সত্যি বিয়ে করে এই চৌধুরী বাড়ির বউ হতে হবে তাছাড়া তোমার মামা যদি আবার ফিরে আসে বারবার তো আমি মিথ্যে কথা বলতে পারবো না তাই না আমি চাইলেই তো আর বিয়ে হবে না আপনাদের ছেলে যদি আমাকে বিয়ে করতে না চায় তুমি এই মেয়েকে বিয়ে করবে না তোমরা আমার বাবা মা তোমরা যা বলবে তাই করবে নিজের ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে এখন আমাকে এই সেক্রেটারির সাথে বিয়ে দিতে চাচ্ছেন কিসের সেক্রেটারি তুমি যাকে আদনান হিসেবে চেনো সেই তো আমাদের ছেলে ওই আদনান মানে আমি ওনাদের একমাত্র ছেলে আদনান ইয়ে মানে তাহলে এতদিন বলেননি কেন আমরা আসলে আপনার এই নাটকটার শেষটা দেখতে যাচ্ছিলাম প্লিজ আপনি আমাকে মাফ করে দেন আমি এতদিন না জেনে আপনাকে দিয়ে কত কি করিয়েছি বেশ করেছো তোমার এই আচরণের কারণে তোমার শ্বশুর আর আমি তোমাকে বেশি পছন্দ করেছি আমার এই উড়ন চণ্ডী এবং উদাস ছেলের জন্য তোমার মতো এরকম একটা জাত জেল মেয়েই দরকার ছিল আসলে হয়েছে কি আঙ্কেল কে আঙ্কেল কোথায় আঙ্কেল হ্যাঁ এতদিন তো খুব বাবা বাবা বলে ডেকেছো এখন আবার হুট করে আঙ্কেল ডাকা শুরু করলে এখন থেকে আমি তোমার মা আমি তোমার বাবা সবই মানলাম তবে ওকে কিন্তু আমি সেক্রেটারি বলেই ডাকবো কি আমি সেক্রেটারি হ্যাঁ ঠিকই তো আছে এতদিন আদনানের সেক্রেটারি ছিলে এখন বিয়ে করে বউর সেক্রেটারি হবে বাড়িঘর ছেড়ে চলে যাব <laughs> যাবে নিশ্চয়ই যাবে বিয়ে করে বউকে সাথে করে নিয়ে যাবে হানিমুনে যাবে লন্ডন যাবে সিঙ্গাপুর যাবে লাস ভেগাস যাবে হুনুলুলু যাবে যেখানে ইচ্ছে যাবে চৌধুরী বাড়ির বউ বলে কথা <laughs> সব খরচ আমার